যুগে যুগে অনেক বিকৃত মানসিকতার সিরিয়াল কিলারদের নাম শোনা যায় এদের কেউই সুস্থ মস্তিষ্কের নয় বেশিরভাগ ক্ষেত্রেই সিরিয়াল কিলারদের নাম আসলে পুরুষদের নামই মাথায় আসে কিন্তু ইতিহাসের নৃশংসতম সিরিয়াল কিলারের বেলায় কিন্তু ব্যাপারটা ঠিকই তার উল্টো নৃশংস এই সিরিয়াল কিলার ছিলেন একজন নারী নাম এলিজাবেথ প্যাথরি ষোলশ শতাব্দীতে হাঙ্গেরির নাথর বাথর এলাকায় বাথরি নামে অত্যন্ত অভিজাত এক কাউন পরিবারে পঞ্চাশ সালে জন্ম হয় এলিজাবেথের শিশু অবস্থাতেই এলিজাবেথের মৃগীরোগ ধরা পড়েছিল ঘন ঘন অজ্ঞান হয়ে যেতেন তিনি চিকিৎসার পর সুস্থ হলেও এলিজাবেথের মধ্যে দেখা দিয়েছিল অপরিসীম ক্রোধ তুচ্ছ কারণেই সেই ক্রোধের ভয়ানক বহিঃপ্রকাশ ঘটত যা সামাল দিতে পরিবারকেও হিমশিম খেতে হতো এলিজাবেথের বাবা জজ ব্যাথরি ভয়ঙ্কর নিঃস্ব মানুষ ছিলেন তার কাউন্টিতে বসবাসকারী কৃষকদের উপর নির্মম অত্যাচার চালাতেন তিনি কৃষক পরিবারগুলোর উপর বাবার নির্মম অত্যাচার দেখতে দেখতে বড় হয়েছিলেন এলিজাবেথ ব্যাথরি একবার জজ ব্যাথরি গুপ্তচার সন্দেহে একজন নিরপরাধ কৃষককে মৃত ঘোড়ার পাকস্থলিতে ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিতে বলেছিলেন তারপর জীবন্ত কৃষক সহ মৃত ঘোড়াটিকেও কবর দেওয়া হয়েছিল নিঃশংস এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী ছিলেন এলিজাবেথ মেয়ের সাহসের সেদিন প্রশংসা করেছিলেন বাবা ষষ্ঠচর মাত্র বারো বছর বয়সে এলিজাবেথের বিয়ে হয়ে গিয়েছিল ফ্রেন্স নাদাস্তির সঙ্গে ফ্রেন্স নাদাস্তির পরিবারও ছিল কাউ বিয়ের পর বেশি দিন একসাথে থাকতে পারেনি ফ্রেন্স নাদাস্তি ও এলিজাবেথ বিয়ের কয়েক বছরের মধ্যেই মারা গিয়েছিলেন বাবা ষষ্ঠ চর স্বামী ফ্রেন্সেও বেশিরভাগ সময় দুর্গের বাইরে থাকে থাকতেন এই সময় বাথরির মধ্যে জেগে উঠেছিল লুকিয়ে থাকা পিছাস তিনজন কর্মী সেমসেজ জো ফিকুকে নিয়ে চিতদুর্গে শুরু করেছিলেন বাথরির কাউন্টির এক নারকীয় অধ্যায় বলা হয়ে থাকে যে মেয়েকে রানী একবার ঘরে ডেকে নিতেন তাকে আর কোনোদিন ঘর থেকে বের হতে দেখা যায়নি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে এই নারীকে সবচেয়ে বর্বর ও ধূর্ত খুনি বলা হয়েছিল ইতিহাসের সবচেয়ে রহস্যজনক নারী এলিজাবেথ ব্যাথরি কুমারী মেয়েদের প্রতি রানীর বিশেষ দুর্বলতা ছিল তাই তিনি তার ব্যক্তিগত কাজের জন্য সবসময় কুমারী মেয়েদের ব্যবহার করতেন অকল্পনীয় মারধর গায়ে আগুন ধরিয়ে দিয়ে লোহার শলাকা আগুনে লাল করে সর্ব অঙ্গে ছেঁকা দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ কুপিয়ে কাটা উলঙ্গ করে শরীরে মধু মাখিয়ে বিষাক্ত পিঁপড়ে ছেড়ে দেওয়া নৌকো বাহু অন্য অন্য অঙ্গে কামড়ানো জলে ডোবানো বরফের উপর নগ্ন করে শুয়ে রাখা দিনের পর দিন অনাহারে রাখা যত রকম ভাবে বালিকাগুলোর উপর পরিশাচিক করতে চালানো সম্ভব ঠিক তত রকম ভাবেই অত্যাচার চালাতেন এলিজাবেথ ব্যাথিন ষোলোশো সালে এই পৈশাসিক হত্যাকাণ্ডের খবর পেয়েছিলেন এলিজাবেথের এক ভাই কাউন্ট জর্জ থুর্য কাউন্ট জর্জ থুর্য এক বছর ধরে গোপনে তদন্ত চালিয়ে সৈন্য সামন্ত নিয়ে হানা দিয়েছিলেন এলিজাবেথের চেতে দুর্গে দুর্গের ঘন অন্ধকার থেকে দিনের আলোয় বেরিয়ে এসেছিল এক নরকীয় ইতিহাসের জীবন্ত দলিল দুর্গের ভিতরে থাকা পরিত্যক্ত সুবিশাল কুয়োতে পাওয়া গিয়েছিল প্রচুর বালিকা ও যুবতীর মৃতদেহ উপস্থিত থাকা কঙ্কাল দুর্গের গোপন কুঠিরগুলোতে পাওয়া গিয়েছিল মৃত্যুর প্রতীক্ষায় থাকা অগণিত কঙ্কালসার বালিকা ও যুবতী দুর্গের ভিতরে এক যুবতীর উপর পার্শ্ববিক অত্যাচার চালানোর সময় হাতে নাতে ধরা পড়েছিলেন এলিজাবেথ ব্যাথরি ও তার তিন সঙ্গী এরপর তাদের বিচার কাজ শুরু হয়েছিল আজও সেই বিচারের কাগজপত্র হাঙ্গরি সরকারের আর্কাইভেতে রাখা আছে বিচারের সময় এক সাক্ষী জানিয়েছিলেন পনেরোশো পঁচাশি থেকে ষোলোশো নয় সাল পর্যন্ত এলিজাবেথ জাফরি ও তার তিন সঙ্গী মিলে খুন করেছিলেন ছয়শো নারী ও যুবতী খুনি শেমশেজ জো ও ফিকুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন বিচার মৃত্যুদণ্ড কয়েক মিনিটের ভিতরেই জনসম্মুখে কার্যকর করা হয় বিচারের সময় জানা গিয়েছিল এলিজাবেথ ব্যাথরি বাথরুমের বাথটাবে বালিকাদের ও যুবতীদের টাটকা রক্ত মিশাতে ত্বককে বয়সের তুলনায় তরুণ করে তোলার জন্য মানুষকে অত্যাচার করে খুন করে যৌনানন্দ পেতেন তিনি কিন্তু এলিজাবেথ বাথরির এই নির্মাম হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি আদালত কারণ তিনি ছিলেন কাউন্টেস্ট পরিবারের সদস্য তবে তাতে ছাড় পায়নি এলিজাবেথ তার ভাই কাউন্ট চার্লস তাকে দিয়েছিলেন ভয়াবহ এক শাস্তি এলিজাবেথ ব্যাথরিকে চেত দুর্গের একটি গোপন কক্ষে ঢুকিয়ে দেয়াল গেঁথে দেওয়া হয়েছে দেয়ালের মাঝখানে দুটি ইটির সমান একটি গর্ত রাখা হয়েছে সেই গর্ত দিয়ে প্রবেশ করত আলো ও বাতাস সেই গর্ত দিয়েই কুটিরের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হতো খাদ্য ও পানি ওই কাল কুটিরেই মলমূত্র ত্যাগ করতে বাধ্য হতেন একান্ন বছর বয়সী এলিজাবেথ ব্যাটারি নিজেরই আবিষ্কার করা ভয়াবহ পদ্ধতিটি প্রথম অনুভব করেছিলেন এলিজাবেথ প্রায় চার বছর নরক যন্ত্রণা অনুভব করার পর ষোলশো চার সালে এলিজাবেথকে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নিজেরই আবিষ্কার করা সেই ভয়াবহ পদ্ধতিটি প্রথম অনুভব করেছিলেন এলিজাবেথ প্রায় চার বছর নরক যন্ত্রণা সহ্য করার পর ষোলোশো চার খ্রিস্টাব্দে ঘরের মেঝোতে এলিজাবেথকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল এলিজাবেথ ব্যাথরির পচন ধরা শরীর কুড়ে কুড়ে খাচ্ছিল তখন পিঁপড়ের দল